Subscribe to Big Heart India channel and press the bell icon to watch best agriculture related videos. এবছর আমি এক একর বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছ লাগার পর এপিএমসি কোম্পানির প্রতিনিধিদের কাছে আমি বেনিবিয়া সম্বন্ধে কিছুটা জানতে পারি সেই প্রতিনিধি আমাকে এসে বেগুন গাছের ডোজ সম্বন্ধে বোঝায় পনেরো থেকে পঁচিশ দিনের মাথায় প্রথম ডোজটা দিতে হবে একর প্রতি তিনশো ষাট এমএল ঠিক তার দশ দিন পর আবার তিনশো ষাট এমএল একর প্রতি দ্বিতীয় ডোজটা আবার আমি প্রয়োগ করি এরপর প্রয়োগ করার পর দেখতে পাই আমার গাছের শাখা পোশাখা প্রচণ্ড বেড়ে যায় অন্য অন্য বছরের মতো যে কীটনাশক ওষুধটা দিতে হয় তার চেয়ে আমার পরিমাণে কম দিতে হচ্ছে এরপর যখন ফসল হয় তখন ফসলের সুন্দর চকচকে একটা ভাব চলে আসে এবং মার্কেটে যখন নিয়ে যায় অন্য অন্য বেগুন চাষের চেয়েও আমার বেগুনটা একটু দাম বেশি দিয়ে বিক্রি হয় আমি সমস্ত চাষি ভাইদের বলবো যে যদি বেগুন গাছে লাগান তাহলে বেনিভিয়াটা দিন আমি যেমন উপকৃত হয়েছি প্রচুর পরিমাণে লাভ পেয়েছি আপনারাও সেই পরিমাণে লাভ করুন এই আশা রাখি Thank you for watching. For more such videos, please like, share and subscribe to Big Hat India channel.